hello everyone welcome to tech TV আপনাদের সাথে আছি আমি হেদায়তুল্লাহ আর আপনাদের সাথে আজকে আমি ডিসকাস করব এক্সেলের second part welcome back so গতকাল আমি বলেছিলাম যে এক্সেলের যে বেসিক ইন্টারফেসটা আছে সেটা কিভাবে কাজ করে আজকে এমন আরও অনেক কিছু আছে যেগুলো আমার গতকালকে দেখানো হয়নি যদি আমি দেখাতে যেতাম তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা সো আজকে আমি যেটা দেখাবো কালকে একটা জিনিস আমি দেখানো হয়নি আমি জাস্ট um, ছিল না মাথায় সো মনে করেন আমার এই লেখাটাকে আমি এইভাবে রাখতে রাখবো না যদি আমি একটু অ্যাঙ্গেল রাখি দেখতে জিনিসটা সুন্দর লাগবে সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট ওরিয়েন্টেশনে গিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করবো আমি যেভাবে চাবো আমি আমার মতো করে সেটাকে ইউজ করতে পারবো আপনি চাইলে এখান থেকে অ্যাঙ্গেলটা আপনি কত ডিগ্রি দিবেন মনে করেন আমি এখানে টোয়েন্টি থ্রি দিলাম ঠিক টোয়েন্টি থ্রি আকারেই সেটা দেখাবে আবার মনে করেন যে আমি এখানে আমার যে বর্ডারটা আছে বর্ডারটা আমি মুছে দিব ইরেজ বর্ডার আমার কোনো বর্ডার দেখাবে না আবার ড্র ড্র বর্ডার এটা যদি দিই আমার বর্ডারটা ড্র করবে ঠিক সেভাবে সেভাবেই আমি এই যে আমার লাইনের কালারটা কীরকম হবে সেটা আমি দেখা দিতে পারবো এখান থেকে জাস্ট আপনার আপনাকে দেখে দেখে আমার এই যেখানে আমি যে যে জায়গাতে দিচ্ছি সেই সেই জায়গায় লাইনগুলা সবুজ হয়ে যাচ্ছে না সো এইরকমভাবে আমি আমার মতো করে কাস্টমাইজেশন করতে পারি আবার মনে করেন আমার যে আমার ধরেন একটা আবার মনে করেন আমি আমার মতো চাইলে যে কোনো অ্যামাউন্ট বা যেই কোনো সিম্বল আমি ইউজ করতে পারবো জাস্ট আমি এখানে যাব এখান থেকে যে কোনো একটা অপশন আমি সিলেক্ট করব বাস আমি এখান থেকে আমার মতো করে আমি আমার যেই ধরনের কারেন্সি হোক নাম্বার হোক বা আমার যদি টাইম প্রয়োজন পড়ে বা পার্সেন্টেজ প্রয়োজন পড়ে বা সায়েন্টিফিক বা আমাদের কোনো ডিভাইডেশন বা অন্য কোনো অঙ্কের কোনো সূত্র লাগতেছে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো আবার আমাদের যদি দরকার পড়ে যে আমরা আমাদের সেলটাকে স্টাইল করব ডিজাইন করব সেই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারি জাস্ট দেখেন আমার সেলটা কিন্তু অটোমেটিক ডিজাইন হয়ে যাচ্ছে এখান থেকে আবার আমি যে টেবিল চাই এখান থেকে আমি টেবিল বা কলাম আমি ইনসার্ট করে নিতে পারবো জাস্ট আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে লিখে জাস্ট এন্টারটি ক্লিক করলে আমার নেক্সট যে আয়টা চলে আসবে তারপরে ফরম্যাট আমি কোন আকারে ফরম্যাটে রাখবো এখান থেকে আপনি আপনার মতো করে ফরম্যাট সিলেক্ট করে নিতে পারবেন তারপরে ফাইন আপনার যখন অনেক ডকুমেন্ট বা ডাটা থাকবে আপনি আপনার ডকুমেন্ট অনুযায়ী এখান থেকে ফাইন করে নিতে পারবেন এটা আসলে কি আমাদের সবসময় দরকার পড়ে বাট আমরা আসলে জানি না এই জন্য আমরা এলো এলোমেলো এলোমেলোভাবে কাজ করি আবার মনে করেন আপনার এটা একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস ধরেন আপনি একটা কোম্পানির জন্য জব করেন আপনি যখনই এক্সেলে কাজ করবেন না কেন আপনার একটা লোগো ইউজ করতেই হবে বা ধরেন আপনি দশটা পনেরোটা কোম্পানির জন্য এক্সেলে কাজ করেন আপনার হিসাব রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কোম্পানি একটা আইকন বা কোম্পানির একটা লোগো যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য চিনতে ইজি হবে যে আপনি কোন কোম্পানির জন্য কাজ করতেছেন জাস্ট সেখান থেকে আমি ইনসার্টে যাব ইনসার্ট থেকে পিকচারে গিয়ে আমি ইনসার্ট থেকে পিকচারে গিয়ে বাস আমি এখান থেকে মনে করেন আমি এটাই দিচ্ছি সো আমি এক্ষেত্রে আমার লোগোটাকে আমি আমার মতো করে সেটাকে ইউজ করতে পারতেছি এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস যখন আপনি কোনো কোম্পানির জন্য কাজ করবে এবং আপনি চাইলে এই পিকচারটাকে আপনার মতো করে যেরকম আমরা ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে কাস্টমাইজেশন করি সেভাবে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো বাস আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আজকেই হয়তো আমরা বেসিকগুলোকে আমরা মাটি চাপা দিয়ে দিব আগামীকাল থেকে আমরা মেইন যে এক্সেলের যে ফাংশন ফর্মুলা সেগুলোর দিকে আমরা আগাবো মনে করেন আমার একটা শিটে যখন হয়ে গেছে বা আমার তিরিশ দিনের জন্য আমি একটা কাজ করতেছি মনে করেন এটা আমার মনে করেন এটা আমার জুলাইয়ের ছিল বা জুলাই না মনে করেন আমার প্রজেক্টের নাম হচ্ছে এইটা যে কোনো একটা কিছু কিন্তু আমার সে তিরিশ দিন বা পঞ্চাশ দিন বা একশো দিনের একটা কাজ বা একশোটা আমার সেল দরকার ছিল আমার এটা হয়ে গেছে আমার নেক্সটে আরেকটা যাওয়া দরকার জাস্ট আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এখন আমি যদি এখানে লিখি আমার লিখতে পারতেছি আবার আমি এটাকে চাইলে আবার রিনেম করে ইউজ করতে পারতেছি এখন মনে করেন আপনার এটা কপি করা লাগবে আরেকটা হিসেবে এখান থেকে কপি করে আপনি নতুন একটা ক্রিয়েট এ কপি বাস আপনি এখান থেকে কপি চলে আসছে আপনি এখান থেকে এসে এটাকে রিমুভ করে রিনেম করে আপনি ইউজ করতে পারতেছেন সো আজকের জন্য এইটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে কেমন লাগতেছে বা কীরকম আমি অ্যাড করলে বা কীরকম ডিউরেশন হলে বেটার হয় আপনাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আর এটা যেহেতু নতুন একটা চ্যানেল সো সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা টেক টিভির সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন কেমন লাগে কোন ভিডিওটার মধ্যে ভুল কেমন আছে বা কীরকম হলে আরও বেটার হতো বা কী টপিক নিয়ে করলে আরও আপনাদের জন্য সুবিধা হতো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আর আরেকটা কথা ভালো থাকবেন এবং ইনশাল্লাহ আবার আগামীকাল দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং